মহিলাদের চেয়ারম্যান ম্যাডাম উপজেলা চেয়ারম্যান এবং যে কোনো সিটে ডাইরেক্ট ইলেকশনে এলাম হবে পার্লামেন্টে এটা আমাদের দেশে এখনো একটা চ্যালেঞ্জ এটা মেনে নিতে চায় না আমাদের দলের পুরুষ নেতারাই মেনে নিতে চায় না এখানে দেখেন রংপুরের অবস্থা আমাদের নেতারা কি অ্যাক্টিভ ছিল তাহলে যে আওয়ামী লীগের অবস্থা আওয়ামী লীগ বড় জোর সেকেন্ড হতে পারে এই অবস্থা তো মেট্রো রেল উদ্বোধন করলেন তিনি আপনারা দেখবেন যে প্রথম যিনি চালিয়েছেন ট্রেনটা মেট্রো রেলটা সেটা সেটা কিন্তু মরিয়ম আফিজা চালিয়েছেন তিনি একজন নারী সো এটাতে বোঝা যায় যে এবং তার বিভিন্ন স্পিচে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন সেক্ষেত্রে আমি একজন নারী পারি এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাপের অঙ্গজ দুইকে পিছিয়ে থাকতে দেখতে চাই না আমি সেখানে নৌকা যেভাবে হোক মানে আমি আমি ওকে বলছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মিনিমাম পঞ্চাশ হাজার ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাল